হাই বন্ধুরা welcome back to my channel Aparna flux and শর্টসে সবাইকে স্বাগত দেখো আজকে একাদশীর যে পান্না খাওয়া দাওয়া হবে লোকজন কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব কারা খেতে আসবে সব কিছু তোমাদের দেখাবো আজকে দেখো তোমরা পাখায় ভাত রান্না হচ্ছে ভাতটা হলেই আমাদের হয়ে যাবে আর সব রেডি নিচে যাব এটা উপরে হচ্ছে নিচে আর সব রেডি হয়ে গেছে দেখো যে ডাল হয়েছে আলু ভাজা পায়েস চড়ি এই যে কুলের চাটনি তো হচ্ছে সব ভাজাভুজি করে নিয়েছে শুক্তোর জন্য বড়ি ভাজা এই যে সবজি ভাজা আর এই যে শীষ পালং হয় সিম টিম সব কিছু এই শুক্তোটা হলেই হয়ে যাবে দুটো ক্যান কেনে আলু ভাজা নিয়ে ঝগড়া করছে চান করতে চান করতে যাবে সব লোকজন আসবে খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের বাড়ি বা অন্য কোথাও এরকম হয়েছে কি কেউ করেছে কি তোমরা শুনেছো কোনো দিন এরকম একাদশী পান না এটা লোকজন ডেকে খাওয়াতে হয় করতে হয় তাই সেটা আমরা করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি যে ভিডিও বানাবো তোমাদের ফোনে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ওই জন্যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে সব কিছু করবে বাই